ওয়ালাইকুম অনেক দিন ভেবেছি আমার স্বপ্ন ছিল আপনার একটা সাক্ষাৎকার নেওয়ার অনেকে সাক্ষাৎকার নিয়েছি আমার মনে হয় যেন যে আমার এটা অপূর্ণ থেকে যেত প্রথমে আমি আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে প্রথমে আমি জিজ্ঞেস করব আপনার সেই সে ফেলে আসে দিনগুলোর কথা একটু স্মৃতিচারণ শুনতে চাই মানে আমাদের বাংলাদেশ টেলিভিশনের বিটিভি দর্শকদের উদ্দেশ্যে ঢুকলেই জানটা কেমন করে মনটা কেমন করে কারণ এটাই আমার কর্মস্থল এটাই আমার সব কিছু আমার জীবনের মাজার বলা যায় মন্দির বলা যায় এখান থেকে আমি রাজদাগা আছি এখানে এসেছি স্মৃতি হাঁতড়াতে গেলে অনেক কিছু করতে হতে হতে হয় বিটিভির থেকেই কিন্তু আমি এখানে এসেছি আমি বিটিভিতে দীর্ঘদিন প্রায় দু বছর একটা নাটক করেছি ঘরোয়া তৎকালীন বাংলাদেশের প্রথম কমার্শিয়াল নাটক যাতে পণ্যের পাবলিসিটি করা হতো সেই বিটিভি থেকে আমি এলাম নায়ক হয়ে এখানে তার আগে নাটক করেছি অনেক ওইসব স্মৃতি মনে পড়ে আজকে বিটিভির কথা বলতে গেলে মনে পড়ে সেই ডিআইটি বিল্ডিংয়ে ছোট্ট একটা ফ্লোরের মধ্যে আমরা শুটিং করতাম ডাইরেক্ট তখন তোমাদের এইভাবে রেকর্ডিং হতো না লাইভ কাস্ট হতো সেইখান থেকে শুরু করে আমরা এলাম আমি চলচ্চিত্রে এলাম আমার সামনেই তৈরি হলো এক নম্বর ফ্লোর যখন তখন আমি এখানে আসি তখন এক নম্বর ফ্লোর এখন দশটা ফ্লোরে শুটিং হয় আজকের দিনে এসে স্মৃতিচারণ করতে গেলে মনে পড়ে অনেক কথা অনেকের কথা মনে পড়ে যারা আজকে আমাদের মধ্যে নেই পরিচালক শিল্পী প্রযোজক ক্যামেরাম্যান অনেকেই নেই তাদের স্মৃতির প্রতি আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি আমি অসুস্থ হওয়ার পরে এই প্রথম আজকে এলাম না দ্বিতীয় দিন এলাম আমি এফডিসিতে এর আগে আমি গত তেইশ তারিখে এসেছিলাম এখান থেকে আমার ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে আমার একটা সম্বর্ধনা দিয়েছিল গত তেইশ তারিখ ছিল আমার পঁচাত্তরতম জন্মদিন আজকে আবার এখানে এলাম ভালো লাগছে এই সেই এফডিসি যেখানে আপনি জীবনের শুরুতেই আপনার ছবি শুরু করেছিলেন অনেক ঘটনা অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে কোনো ঘটনা অনেক ঘটনা তো আছে নিশ্চয়ই মনে আছে এই মুহূর্তে কোনো ঘটনা মনে পড়ছে আমি যখন এফডিসিতে আসি এক্সট্রা আর্টিস্ট হিসেবে আমি এসেছি এক্সট্রা আর্টিস্ট হিসেবে অনেক ছবির কাজ করেছি ছোট ছোট চরিত্রে কাজ করেছি তো তারপরে জয়রান সাহেবের সঙ্গে আবার আলাপ হয় সেখান থেকে তিনি আমাকে নিয়ে যান বেহুডাতে করি কিন্তু এফডিসির মধ্যে এত স্মৃতি আছে আমার চোখের সামনে সব কিছু হলো এত বড় হলো আজকে যেটা হচ্ছে যে আমার স্মৃতিগুলো সব আনন্দের কিন্তু কিন্তু আজকে আমি বেদনায় আমি বেদনা পাই আজকে যখন এফডিসির এই দৈন্য অবস্থা দেখি এফডিসিতে কোনো ছবি হয় না এখন কোনো প্রোডাকশান নেই ডিজিটাল আসার পরে এফডিসির তো আর এনালক কোনো ছবি হচ্ছে না তো সব মিলিয়ে এফডিসির আজকে যে অবস্থা আমি এখন এলাম ফাঁকা এফডিসি কোনো ফ্লোরের ছুটি নেই একটা সময় ছিল এই এফডিসিতে ফ্লোর তো ফ্লোর ফ্লোরের বাইরে ফেলেও সেট পেলে মানুষের ছবি করেছে শুটিং করেছে সেটা আজকে আমরা পাচ্ছি না আমার স্মৃতিতে সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে এখানে আমার সঙ্গে প্রথম এক নম্বর ফ্লোরে জয়লান সাহেবের সঙ্গে আমার আলাপ তারপরে আমি ধীরে ধীরে এত দূরে এসেছি তো এই মুহূর্তে এত কিছু বলার সময় আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এমডি বিটিভির প্রত্যেকটা দর্শককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তারা যেন আমার জন্য দোয়া করে আপনি তো আপনি তো আমাদের মানে ফিল্ম ইন্ডাস্ট্রির মহানায়ক কিংবদন্তি একজন ভাবতেই কেমন লাগে আমি কিংবদন্তি কি মহানায়ক নায়করাজ এর সব উপাধি দেওয়া কিন্তু এই দেশের মানুষের যখন আমি এখানে হিরো হই তখন ছিল সাত কোটি মানুষ এখন সেখানে হচ্ছে সতেরো কোটি মানুষ তো এই সতেরো কোটির মানুষের ভালোবাসা স্নেহ নিয়ে আমি আছি তারাই আমাকে আমার এই সম্মান দিয়েছে আমি সম্মানে গর্বিত কিন্তু অহংকার নাই আমাকে নায়করাজ বলা হয় কিন্তু আমি গর্বি অহংকার নাই আমার গর্বিত এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে আমি ঠিক আছি